রঙের বসাই নেমেছে যে দেখো খোলে করে দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো রঙের বসাই নেমে মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঢাকের পিঠে পড় তো গাইস শুভ সকাল তো বেরিয়ে পড়লাম আর একটা নতুন ভ্লগের উদ্দেশ্যে তো কোথায় আজকে কি ভ্লগ করব হ্যাঁ বলছি কোথায় ভ্লগ করব আজকে হ্যাঁ আজকে আমরা আমাদের মানে বাড়ির পাশে ভ্লগ করতে চলেছি কারণ হলো পুজো হবে আমাদের এইখানে তো সেই সব জায়গাগুলো দেখাবো এবং প্রতিমার কাজ কতটুকু হয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করবো আজকে তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি এন্ড করো তো আমার ইন্ট্রো মারতে আর দেরি করবো না তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা রাজীবের ফ্যামিলি মেম্বার তো গাইস আবার একটা আমি ইন্ট্রো ভেবেছি তো হাই ফ্যামিলি কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা রাজীবের ফ্যামিলি মেম্বার তো এই ইন্ট্রোটা কেমন লাগলো আর প্রথমকার ইন্ট্রোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তো চলো সেই সব জায়গাগুলো আগে তোমাদেরকে শেয়ার করি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এতটাই কাজ হয়েছে তো একবার আর কি মাটি হয়েছে এক মাটি হয়েছে দেখতেই পাচ্ছ তো আবার মাটি দেবে তো খুব তাড়াতাড়ি দেবে তো এই এদিকে কার্তিক গণেশ সব কিছুই আছে সরস্বতী লক্ষ্মী সব কিছুই আছে এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে তৈরি করেছে গণেশের মুখটা দেখি আসি চলো একটু এই যে এই যে দেখতে পাচ্ছ গণেশের মুখ এই গণেশ ভাই ভালো আছিস গণেশের ঘুড়ি তো সব কিছুই ভালোভাবে তৈরি করেছে তো দেখতে পাচ্ছ এখানে মহিষের মাথাটা তৈরি করেছে ঠাকুরটা যে বানাইছে আর কি সেই শিল্পীর নাম হচ্ছে কার্তিক এবং গণেশ তো সে দাদারা যেদিন আসবে সেদিনকে তোমাদের সাথে ওদের পরিচয় করিয়ে দেবো তো খুব সুন্দরভাবে তৈরি করেছে ঠাকুরগুলি তো তোমরা দেখতে পাচ্ছ বাঘের তো মানে অসাধারণ তৈরি করেছে বাঘটাকে তো তোমরা দেখলে বুঝতে পারছো দেখেই বুঝতে পারছো তো খুব সুন্দর তো বন্ধুরা আমাদের এইখানে তোমরা দেখতে পাচ্ছ বাঘ তারপরে মানে মা দুর্গা তারপরে অসুর সবারই গায়ে কিন্তু আর দুই থেকে তিন দিনের মধ্যে দুই মাটি পড়ে যাবে কারণ আর আমাদের পুজোতে বেশি দিন হাতে টাইম নেই খো তো তাই ভাবলাম একবার কেমন হয়েছে আমাদের এই ঠাকুরগুলো তোমাদের সামনে তুলে ধরি তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমাদের এইখানে ঠাকুরগুলো কেমন হয়েছে আর দুই মাটির মানে খুব তাড়াতাড়ি আমাদের শুরু হয়ে যাবে তো ভাবলাম এটা ভিডিও করে দিই তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে জানাবে আর আজকে যখন আমি ভিডিও করছিলাম তখন খুব মানে ওইখান দিয়ে একটু জ্ঞানজাম হচ্ছিল তার জন্য ওভার ভয়েস দেওয়ার চেষ্টা করছি তো ওভার ভয়েসটা কেমন হচ্ছে আর কি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাকে আর আজকের ভিডিওটা কতটা কি এনজয় দিতে পারলাম না দিতে পারলাম সেটাও তোমরা জানাবে আমাকে তো চলো ভিডিওটা দেখতে থাকো এনজয়ের সাথে তো এইখানে দেখতে পাচ্ছ কার্তিক গণেশ তারপরে তোমার সরস্বতী লক্ষ্মী সবাই আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা এই জায়গাটাতেই হবে আমাদের পুজো মণ্ডপ আর কি তো আর কিছুদিনের মধ্যে এই সব জায়গাটা পরিষ্কার কমপ্লিট হয়ে যাবে তো আমাদের এই কাকুদের মানে বালি পাথর এখানে ফেলা হয়েছিল আর কি বাড়িঘর বানানোর জন্য তো সেই সবগুলো পরিষ্কার করা হয়ে যাচ্ছে তো কমপ্লিট হয়ে যাবে এগুলো পুরো পরিষ্কার হয়ে যাবে এইখানটায় তোমার মণ্ডপ হবে পুজোর আর দুদিন বাদেই কাজ শুরু হয়ে যাবে তো যখন আবার কাজ শুরু হবে তোমাদেরকে মানে পার্ট বাই পার্ট আপডেট দিয়ে দেবো সেই পার্টে দেবো আমি প্যান্ডেলটা আমাদের কিভাবে কি করছে প্যান্ডেলের আর দেবো তোমাদেরকে হচ্ছে প্রতিমা রং করার প্রতিমার সাজ তোমাদের সব কমপ্লিট করে দেবো ওই পার্টে আর পরের পার্ট থেকে দেখতে হবে যে কি মানে পুজোতে কোথায় কোথায় যাচ্ছি আর কি কী কী করছি সেইগুলো দেখতে হবে এইখানে তো হবে আমাদের প্যান্ডেল আর আমরা কোথায় যাচ্ছি পুজোতে কোথায় ঘুরছি কোথায় কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব পরের আবার অন্য ভিডিওতে তো আজকের ভিডিওটা কতটা কী দিতে পারলাম না দিতে পারলাম সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে তো কন্টেন্ট এটাই ছিল আজকের তো যেরকম হলো তেমন হয়ে গেল তো চলো এখন বাই বাই তোমাদের সাথে আবার পরে নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য পিস আউট